ব্যাং ছোট্ট সুন্দর এই প্রাণীটি সবার পরিচিত তবে ব্যতিক্রমী কিছু প্রজাতির ব্যাং হঠাৎ অবাক করে দেয় কোলা ব্যাং কোনো ব্যাং এগুলো আমরা সবাই চিনি আজ আমি আপনাদের পরিচয় করাবো একটি নতুন প্রজাতির ব্যাঙের সাথে ভালোভাবে লক্ষ্য করুন এটিকে খুব সুন্দর আর শান্ত তবে ছোট্ট এবং ভিউয়ার্স আপনারা এই প্রজাতির ব্যাংকটির সাথে কোন প্রজাতির ব্যাংকের মিল খুঁজে পেলে কমেন্টে জানাবেন এর নাম প্রজাতি এবং যাবতীয় তথ্য ঠিকঠাক জানাতে পারলে পুরস্কৃত করা হবে আপনার নাম এবং তথ্যটি উল্লেখ করুন অবাক করার মতো অনেক প্রজাতির ব্যান রয়েছে আলফ্রেড রাসেল ওয়ালিস আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে মালয় দ্বীপপুঞ্জে আবিষ্কার করেন উলক্ষ প্রজাতির ব্যান লাল চোখা গেছো ব্যাঙ নিওট্রপিক্যাল রেইন ফরেস্টে এদের দেখা যায় কমলা চোখা গেছো ব্যাঙ অস্ট্রেলিয়ার সিডনি থেকে উত্তর কুইন্সল্যান্ডের প্রেশার পাইন পর্যন্ত এদের বিস্তার ভারতীয় উপমহাদেশের সবুজ ব্যাংক বাংলাদেশের মিলফামারের সরু মাথা ব্যাংক ঢাকা এবং চট্টগ্রামের ঝিঝি ব্যাংক তো ভিওয়ার্স ব্যাংক সম্পর্কিত আজকের পর্বটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে এবং এরকম আরও অনেক তথ্যপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন